আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বড় ভাই নতুন আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে একটা বান্ডিল আসছে নতুন একটা মাস্ক আসছে পুরান একটা বান্ডিল নতুন আরও একটি বান্ডিল একটা এয়ার নাইন ফোর আর ডেজার্ট ইগল স্কিন তো আমরা এই ইভেন্ট আজকে নিব ছোট্ট একটি ইন্টের মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যায় me harder. ইন্ট্রোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আমার কাছে এক হাজার চল্লিশ ডায়মন্ড আছে তো আমরা আজকে ইভেন্টটা নিব নাকি স্টোরেজ নতুন একটা বান্ডিল ওয়ান্ডার কাপে ডেজার্ট গোলের বান্ডিল এটা নিব কারণ আমি নতুন করে ওয়ান ট্যাপ প্র্যাকটিস করতেছি তো ডেজার্ট ইগল আর এই গ্লোয়ালের স্কিনটা আমার খুব পছন্দ হয়েছে সেটা নেওয়ার জন্য আজকে আমরা আসছি আর প্রথমে নয় ডায়মন্ডের স্পিন ডোন রিমিন অ্যাগেন তো আমি মেরে দিলাম প্রথম স্পিনে আমি ম্যাক্স সেভেনের যে সেইটা হলে সেটা পেলাম এখন উনিশ ডায়মন্ডের স্পিন দেখা যাক কি হয় হ্যাঁ সাতাশ ডায়মন্ডের স্পিনে আমি ডায়মন্ড রয়্যাল ভাউচার পেলাম এখন উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন মেরে দিলাম এবং সাথে সাথে পেলাম কিউ এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিন এবং সাথে সাথে পেলাম গ্লোয়াল এখন একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনে আমি জানি আমাকে শেষ পর্যন্তই খেলতে হবে তো আমি ভিজে গেলাম আরও একটি লোটতে বক্স প্যারা ফেলে চারশো নিরানব্বই ডায়মন্ড আমাদেরকে ডেসার্টিগোলের স্কিনটা নিতে হলো যেটা ডাবল ভালো একটা অ্যাট্রিবিউশন ছিল তো আমরা দেখতে পাবো আর রিসেন্টলি আমার আইডির নাম চেঞ্জ হয়ে গেছে মিস্টার ত্রিপোলার ভাইয়ের নামে আমি রেখে দিয়েছি এখন এই মুহূর্তে আমার কাছে একশো ছত্রিশটা ডায়মন্ড আছে এবং মান্থলি উইকলি অলওয়েজ তো সেট আপ করাই আছে যে অলওয়েজ মান্থলি আর উইকলি চলবে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করলে টপ আপ করতে পারবেন অল্প দামে এখন দেখতে পাচ্ছেন অ্যাকুরেসি ডাবল আর ড্যামেজ রিলোড স্পিড বা মুভমেন্ট স্পিড যাই বলেন এটা খুব ভালো লেগেছে তারপরও ডেজার্ট ইগল ওয়ান টাইপের জন্য বেস্ট আর আমরা মিস্টার ত্রিপোলার ভাইয়ের নামে এখন নামটা চেঞ্জ করেছি মিস্টার ত্রিপোলার দিয়েছি তো এই নামেও একটা ভিডিও আসবে কিছুদিনের মধ্যে দেখতে থাকবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং নতুন হয়ে থাকলে পাশে বেল আইকন সব বাজিয়ে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বড় ভাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবো সবাই বড় ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো ওকে ভালোবাসা অবিরাম বড় ভাই কিন্তু অস্থির করেছে রিভাইভটা দিছিল ভাই জোস